হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা লুনা ক্লাসিক লাভার রয়েছেন লুনা ক্লাসিক হোল্ডার রয়েছেন এবং যারা লুনা ক্লাসিক হোল্ড করবেন নাকি করবেন না সেটা ভাবছেন তাদের জন্য আজকে একটা রিসার্চেবল ভিডিও দেখতে পাচ্ছেন টেরাস রিসার্চ ফোরাম নামের একটা ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটটা টেরা রিসার্চ ফোরাম নামে মার্কেটে বেশ কিছুদিন ধরেই আছে আমি ওয়েবসাইটটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম ওয়েবসাইটটা বেশ বেশ কিছুদিন ধরেই টেরা সিস্টেমটাকে রিসার্চ করে থাকে আমরা জানি যে লুনা ক্লাসিকের বার্নিং নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হয়ে আসছে এবং অনেক ইউটিউবার ভিডিও তৈরি করছেন যে টেরা ক্লাসিক যে কয়েনটা আছে সেই কয়েনটা বার্ন হচ্ছে বিভিন্নভাবে তারা বিভিন্ন প্রুফ শো করার চেষ্টা করছে কিন্তু আসল কথা হচ্ছে আমি এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা পাইনি বা কোনো বিশ্বস্ত ওয়েবসাইট পাইনি যেখান থেকে বোঝা যায় যে আসলে বার্নিং হচ্ছে তবে আমি দেখেছিলাম বাইন্যান্সের সিইও সিজার বাইন্যান্স তার একটা এএমএতে e এই যে one point two percent burning এই বার্নিংটার কথা উল্লেখ করেছিলেন এই কোডটার কথা উল্লেখ করেছিলেন উপর একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন proposal for distribution of code for proposal three five six eight এই থ্রি ফাইভ সিক্স এইট কোডটা তিনি উল্লেখ করেছিলেন টেরা রিসার্চ ফোরামের এই ওয়েবসাইটে আমরা সেই প্রপোজালটার উপরে একটা সামারি দেখতে পাচ্ছি এখানে আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে প্রপোজালটা রয়েছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট বার্নিংয়ের এটার বর্তমান পরিস্থিতি কি আছে ডিটেলসে তুলে ধরেছে এটা চাইলে আপনারা পড়ে নিতে পারবেন আমি এটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে পড়ে নেবেন আমরা শুধু কি পয়েন্টগুলো দেখব আজকে যে এটা আমাদের জন্য কতটুকু আশার সঞ্চার করতে পারে যারা আমরা টেরা ক্লাসিক হোল্ডার রয়েছি তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি বা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই সামারিটা পড়লে আপনাদের বার্নিং সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণা হয়ে যাবে এখানে আমরা একটু নিচের দিকে দেখব ডিটেলসটা পড়তে যাব না তাহলে কয়েক ঘন্টায় ভিডিও শেষ করা যাবে না এই বার্নিংসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বেশ কয়েকটি স্টেপ ফলো করা হচ্ছে প্রথমত এখানে দেখুন রিভিউ একটা স্টেপ রয়েছে এই বার্নিংটাকে রিভিউ করা হচ্ছে যে স্টেপগুলো ফলো করা হচ্ছে বা হচ্ছিল তার মধ্যে অনেকগুলো স্টেপ অলরেডি পাস্ট হয়ে গেছে অর্থাৎ অনেকগুলো স্টেপ সফলভাবে সম্পন্ন করা গেছে কয়েকটি স্টেপ মাত্র বাকি আছে এখানে দেখুন রিভিউর যে স্টেপগুলো ছিল প্রথমটা পাস্ট দ্বিতীয়টাও পাস্ট একটা এখানে আছে আন্ডার রিভিউ এখানে মোট পাঁচটা স্টেপে রিভিউ করা হচ্ছিল এই বার্নিং সিস্টেমটাকে তার মধ্যে একটা এখানে আন্ডার রিভিউ দেখাচ্ছে যেটা এখানে লিখেছে full independent code review requested from current classic validators with technical expertise এটার অর্থ সহজ করে বললে বাংলায় দাঁড়ায় এটা এই যে যে বার্নিংটা হতে যাচ্ছে এরপরে নতুন যে সিস্টেমটা আসতে যাচ্ছে এটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজড হতে যাচ্ছে অর্থাৎ একটা স্বাধীন কোড দ্বারা এটা পরিচালিত হবে সেই স্বাধীন কোডগুলোকে যে এক্সপার্ট যারা আছে এই বিষয়ে যারা টেকনিক্যাল স্পার্ট আছে তাদেরকে দিয়ে পর্যালোচনা করানো হচ্ছে যে এই যে কোডগুলা ইমপ্লিমেন্ট করা হয়েছে কোডগুলো আসলে ঠিকঠাক আছে নাকি পরে আরও একটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা পেন্ডিং প্রপোজাল আছে এটা হচ্ছে full independent code review requested from SCV security SCV security হচ্ছে ক্রিপ্টোকে অ্যানালাইসিস করার একটা মোস্ট স্ট্রং সিকিউরিটি অপশন এই সিকিউরিটি অপশনটা দ্বারা এই যে স্বাধীন কোডটা আছে যেটা ডিসেন্ট্রালাইজড করবে এই বার্নিংসটাকে এই কয়েনটাকে পরবর্তীতে এটা ঠিক আছে নাকি এসসিবি সিকিউরিটি দিয়ে সেটা পর্যালোচনা করা হচ্ছে নিচে আরও একটা দেখতে পাচ্ছেন আপনারা পেন্ডিং রেসপন্স আছে এটা হচ্ছে full independent code review requested from members of TFL অর্থাৎ টিএফএল এর মেম্বারদের দ্বারাও এই কোডটাকে এই ফুললি ইন্ডিপেন্ডেন্ট কোডটাকে রিভিউ করানো হচ্ছে নানানভাবে যে নতুন কোডিং করা হয়েছে কোডিংগুলোকে রিভিউ করা হচ্ছে যেন পরবর্তীতে যে সমস্যার মধ্যে দিয়ে ক্লাসিক আসলো যে সমস্যার মধ্যে দিয়ে তারা ডাম্প করলো এবং একেবারে ফল ডাউন করলো বললেই চলে এই ধরনের ঝামেলায় যেন ভবিষ্যতে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে ক্রিপ্টোতে এই ঝামেলা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করা যায় না তবে যেন তুলনামূলক কম থাকে সেই চেষ্টা কিন্তু যারা বার্নিং সাপোর্টার আছে যেসব এক্সচেঞ্জ আছে এবং টেরা ক্লাসিকের যে টিম আছে তারা কিন্তু চেষ্টাটা করছে এরপরে নেক্সট স্টেপ আমরা একটা স্টেপ পার করলাম রিভিউ স্টেপটা পার করলাম দেখলাম যে রিভিউ স্টেপে মোট পাঁচটা স্টেপের মধ্যে দুটো স্টেপ পাস্ট এবং বাকিগুলো under review then testing number two option টেস্টিংয়ে কয়েকটা অপশন আছে এখানে মোট পাঁচটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটার মধ্যে টেস্টিংয়ে কিন্তু পাঁচটাই পাস অর্থাৎ এই বার্নিংটাকে টেস্ট করা হয়েছে বিভিন্নভাবে সেই টেস্টে কিন্তু এই যে সিস্টেমে বার্নিংটা করার কথা যে সিস্টেমে বার্নিংটা করা হবে সেই সিস্টেমটা ঠিকঠাক আছে সেটা নিশ্চিত হওয়া গেছে দেন নিচে হচ্ছে সিকিউরিটি এই সিকিউরিটি অপশনে ভ্যালিডেটরদের মাধ্যমে অর্থাৎ এই সব কাজ টেস্টিং বলেন রিভিউ বলেন এইসব কাজ যাদেরকে দেওয়া হয়েছে তাদের মাধ্যমে সিকিউরিটিটাও হার্ডলি টেস্ট করানো হচ্ছে এবং নিচে যদি আমি একটা অপশনের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এখানে লিখেছে that no validator should achieve more than twenty five percent of the voting power of the first sixty days অর্থাৎ যে ভ্যালিডেটররা আছেন তাদেরকে বলা হয়েছে আপনারা এটা চেক করুন চেক করে এটার পক্ষে বিপক্ষে ভোট দিন এখানে আমাদের ভাবার কোনো কারণ নেই যে একজন ভ্যালিডেটর এখানে অনেকগুলো হয়তো পজিটিভ ভোট দিয়ে দিল এখানে একজন ভ্যালিডেটর মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট করতে পারবে আর এর বেশি সে চাইলেও আর করতে পারবে না অর্থাৎ সে যদি নেগেটিভ ভোট দিতে চায় তাও twenty five percent positive vote দিতে চাইলেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ অনেক ভ্যালিডেটর মিলে যখন এই ভোটিং সিস্টেমটা করবে তখন আসলেই বোঝা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আছে নাকি নেই এখানে আমাদের জন্য সবচেয়ে আনন্দের যে খবরটা দেওয়া হয়েছে সেটা একটু পড়ে শোনাবো আপনাদের if the proposal should passed mention that the block height for the activation of three five six eight and four zero nine five is eight eight nine zero on four on approximately August twelve two thousand twenty two অর্থাৎ বলেছে যে উপরের যে প্রপোজালটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপগুলো ফলো করা হচ্ছে প্রত্যেকটা স্টেপ যদি সুন্দর করে পাস করে যায় তাহলে আগস্টের বারো তারিখ আমরা এখন জুলাই মাসে আছি আমরা জানি আগামী মাসেই হচ্ছে আগস্ট তাহলে আগামী মাসের বারো তারিখ দু অর্থাৎ এই সালের এই বার্নিংটা কিন্তু শুরু হবে এখানে নিচে আরও একটা ইম্পর্ট্যান্ট নোট আছে the proposal is opening for discussion and will be submitted in three days অর্থাৎ তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যেই প্রপোজালটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে অর্থাৎ এখন এটা ডিসকাশনের মধ্যে আছে আমরা যেগুলো রিভিউ দেখতে পাচ্ছি আন্ডার রিভিউ প্রসেসিং দেখতে পাচ্ছি এগুলো আগামী তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেন বাকি যে কাজ থাকবে সেগুলো তারা করে ফেলবে আগস্টের বারো তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে আগস্টের বারো তারিখের পর থেকে আমরা নিয়মিত ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট প্রত্যেক ট্রানজ্যাকশনাল ওনার বার্নিং দেখতে পারবো এবং বার্নিং যদি হয় টোটাল সাপ্লাই যদি কমে আর মার্কেট যদি মোটামুটি একটা স্টাবেল পর্যায়ে যায় তাহলে আমরা যারা লুনা ক্লাসিকের হোল্ডার আছি আমরা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করব এটা আশা করতেই পারি আপনার মতামত কি লোনা ক্লাসিক সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেগেটিভ পজিটিভ যে কোনো কমেন্ট আপনি করতে পারেন তবে সেটা অবশ্যই গঠনমূলক হতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন